আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে বিষয়ে আলোচনা করব বাংলাদেশ বিশ্ব পরিচয়ে নবম শ্রেণী প্রথম অধ্যায় থেকে আলোচনা করব আচ্ছা আমরা একটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা কিসের এখানে দেখা যাচ্ছে কিছু পোস্টার কিছু ছাত্ররা কিছু লোকজন হয়তো মিছিল টিছিল করতেছে এরকমই ভাব মনে হয় তারা লিখছে ভাষা বাংলা চাই একটা আছে বাংলা আমাদের মাতৃভাষা তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আজকের আলোচ্য বিষয় হবে ভাষা আন্দোলন কি তোমরা আমার সাথে সবাই একমাত আচ্ছা এই ভাষা আন্দোলন থেকে আলোচনা করার পরে আমরা যেটা শিখতে পারবো সেটা হলো ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করতে পারব জাতীয়তাবাদের উন্মেষে ভাষা আন্দোলনের গুরুত্ব বিশ্লেষণ করতে পারব তারপরে জাতিসংঘ হইতে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেওয়ার গুরুত্ব ব্যাখ্যা করতে পারব তারপর সর্বশেষে আমরা যেটা পারব সেটা হলো নিজ এবং অপরের মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল হতে পারব এটা শ্রদ্ধাশীল হওয়ার কৌশল শিখতে পারব যাই হোক আমরা আজকে প্রথম যেটা আলোচনা করব সেটা হলো ভাষা আন্দোলনের পটভূমি এখন এখানে একটা প্রশ্ন আছে কিন্তু পটভূমি বলতে কি বুঝায় তোমরা হয়তো অনেকেই জানো অনেকেই জানো না তবু আমি বলে দেব পটভূমি হলো কোনো কিছু ঘটনা ঘটার কারণ ভাষা আন্দোলনের পটভূমি এটা তো চট করে আর আন্দোলন পায়নি চট করে কি আন্দোলন হয় এর পিছনে কিছু কারণ থাকতে পারে তাই না এই কারণগুলো যখন আস্তে আস্তে বাড়তে বাড়তে বেশি পরিমাণ হয় তখন সেটা আন্দোলনে পরিণত হয় ঠিক অনুরূপভাবে আমরা পাকিস্তান এবং ভারত ব্রিটিশ থেকে যখন বিভক্ত হচ্ছিলাম হতে হওয়ার যখন মানে সুর উঠল এবং পাকিস্তান যখন আমরা কংগ্রেস থেকে আগ হয়ে মুসলমানদের জন্য রাজনৈতিক দল হিসেবে মুসলিম লীগের জন্মলাভ করব এই সময় তৎকালীন কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না তিনি ঘোষণা করেছিলেন যে মুসলিম লীগের দাপ্তরিক ভাষা হবে কি উর্দু এরই পরিপ্রেক্ষিতে আস্তে আস্তে উনিশশো সালে যখন প্রায় ব্রিটিশ থেকে স্বাধীন হয়ে দুইটা দেশ গঠন প্রায় নিশ্চিত যেমন পাকিস্তান এবং ভারত তখন তোমার একদম শিক্ষাবিদ উনিশশো সালে সতেরোই মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে একই বছরই জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ এরা উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষার প্রস্তাব করেন এবং সাথে সাথে তখন আমাদের দেশের যে সমস্ত গুণী ব্যক্তি শিক্ষাবিদ ছিলেন তারাও এর প্রস্তাব প্রতিবাদ জানায় তাদের লেখনের মাধ্যমে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর মোহাম্মদ এনামুল হক তো এরা এর প্রতিবাদ করেন আচ্ছা তারপরে দোসরা সেপ্টেম্বর উনিশশো সালে অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক আবুল কাসেমের নেতৃত্বে একটা সংগঠন মানে সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে এর নাম হলো তমুদ্দিন মজলিস নামে একটা প্রতিষ্ঠান এরা ছয় এবং সাতই সেপ্টেম্বর অনুষ্ঠিত যুব কর্মী সম্মেলনে এরা প্রস্তাব কিছু গ্রহণ করে এবং এই প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল বাংলাকে রাষ্ট্রভাষা করা শিক্ষা মাধ্যম এবং অফিস আদালতের ভাষা হিসেবে ব্যবহার করার জন্য এরা এই মানে এরা এই আন্দোলন শুরু করে এবং উনিশশো সালের ডিসেম্বর মাসে করাচিতে এক শিক্ষা সম্মেলনে উদ্যোগে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা এবং সাথে সাথে বাঙালিরা এর বিরোধিতা করে সাথে সাথেই বাঙালিরা এর বিরোধিতা করে এবং সেখানে দেখা যায় উনিশশো উনিশশো আটচল্লিশ সালের সন্ধ্যা আমার সঠিক মনে নাই যাই হোক পরে তোমাদের বলছি এবং মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয় পাকিস্তান সরকার তখন কি করে একশো চুয়াল্লিশ দ্বারা জারি করে সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করে এবং আটচল্লিশ সালের পঁচিশে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত তিনি গণপরিষদে ভাষা হিসেবে উর্দু এবং এর পাশাপাশি বাংলাকে করার প্রস্তাব দাবি জানান এবং সাথে সাথেই তার এই প্রস্তাব অগ্রাহ্য হয়েছিল এবং বারোই মার্চ বাংলা ভাষার দাবি দিবস পালনের ঘোষণা দেয় ওই দিন সাধারণ ধর্মঘট পালিত হয় এবং ওই সাধারণ ধর্মঘটের ফলে উনিশশো আটচল্লিশ সালের চৌঠা জানুয়ারি প্রতিষ্ঠিত হয় পূর্ব পাকিস্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বদলীয় রাষ্ট্র সংগ্রাম পরিষদ গঠিত হলো এবং এরা বিভিন্ন দাবি দেওয়া আন্দোলন ইত্যাদির মাধ্যমে এই আন্দোলনকে বেগবান করতে থাকে এর নেতৃত্বে ছিলেন মিছিল স্লোগানের নেতৃত্বে ছিলেন প্রথম সারিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর শামসুল হক উলিয়া হামনে উলিয়াহাত এরা এরম সহ উনসত্তর জনকে এই কারণে তারা গ্রেপ্তার করে এবং নব গ্রেপ্তার নির্যাতনের প্রতিবাদে বারো থেকে পনেরোই জানুয়ারি পর্যন্ত তখন কি হয় ঢাকা শহরে সহ অন্যান্য জায়গায় মানে আন্দোলন শুরু হয় এবং বাধ্য হয়ে পাকিস্তানের মুখ্যমন্ত্রী নাজিমুদ্দিন পনেরোই মার্চ রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সাথে আট দফা চুক্তিতে আবদ্ধ হন কিন্তু এই আট দফা চুক্তিতে আবদ্ধ হলেও পরবর্তী সময় কিন্তু এই আট দফা চুক্তি মানা হয়নি এটাকে একটা প্রহসন দিয়ে আন্দোলনটাকে স্থিমিত করা হয়েছে এর মধ্যে প্রথম ছিল যে ভাষার প্রশ্নে যে সমস্ত নেতাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে নিঃশব্দ মুক্তি দিতে হবে দুই নম্বর ছিল পুলিশের অত্যাচার এবং অনিয়মের বিরুদ্ধে এটাকে তদন্ত করে একটা ব্যবস্থা নিতে হবে তারপর ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি বা দিতে হবে পূর্ব বাংলার সরকারি ভাষা হিসাবে ইংরেজি উঠে যাওয়ার পর বাংলা মাধ্যম করতে হবে সংবাদপত্রের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে আন্দোলনে অংশকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে না উনত্রিশে ফেব্রুয়ারিতে জারিকৃত চুয়াল্লিশ দ্বারা যারা এটা প্রত্যাহার করতে হবে এবং রাষ্ট্রভাষা আন্দোলনে দুশ্মনদের দ্বারা অনুপ্রাণিত হয়নি বলে একটা বিবৃতি প্রদান করতে এই আটটা দাবি তৎকালীন সময়ে ছাত্ররা বনাম নাজিমুদ্দিন সরকারের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এর ফল থেকেই এটা যখন ব্যাঘাত ঘটল তখন থেকেই মূলত আসলে ভাষা আন্দোলন শুরু হয়ে গেল তাহলে আমরা মোটামুটি একটা পটভূমি পাইলাম যে কি কারণে ভাষা আন্দোলনটা সংগঠিত হয়েছিল তারপরে আমরা যেটা আসবো যেটা সেটা হলো এখন দুই নম্বরে যেটা আসতেছি আমরা উনিশশো সালের একুশে মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না তিনি ঢাকায় রেসকোর্স ময়দানে এবং সোয়াদ্দি উদ্যানে বর্তমান সোয়াদ্দি উদ্যান এটা আগে রেসকোর্স ময়দান নামে পরিচিত ছিল তখন এটা মাঠটা অনেক বড় ছিল এই মাঠে এখন বর্তমানে শিশু পার্ক রয়েছে এক সাইডে টুরিস্ট বক্স রয়েছে আবার অন্য অন্য সাইডেও কিছু স্থাপনা তৈরি হয়েছে কাজ খোলা ছিল কিন্তু যখন এই রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত হতো তখন একটা বড় মাঠ ছিল এর মধ্যে কোনো কিছুই ছিল না কোনো অফিস আদালত ছিল না একেবারে পুরোটাই মাঠ ছিল সেই ময়দানে তিনি দ্যার্থহীন প্রান্তে ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু চব্বিশে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তিনি অনুরূপ ঘোষণা দিলেন ছাত্র সমাজের প্রতি প্রতিবাদ করে এখন এইখানে একটা কথা আমি বলেছি তোমরা সেটা বুঝতে পারছো কিনা আমি জানি না তবু আমি ব্যাখ্যা করবো সমাবর্তন কথার অর্থ উনিশশো চব্বিশে মার্চ উনিশশো আটচল্লিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন এখানে কথাটা হলো এরকম তৎকালীন সময় রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন মানে বিশ্ববিদ্যালয়ের বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলার এবং এটা পরিচালনা করছেন ভাইস চ্যান্সেলার এখনো সেই সিস্টেম আছে এবং যারা মাস্টার্স ডিগ্রি অর্জন করতেন তাদের সার্টিফিকেট একটা অনুষ্ঠানের মাধ্যমে রাষ্ট্রপতি নিজে হস্তান্তর করতেন এবং এই অনুষ্ঠানকে সমাবর্তন অনুষ্ঠান বলা হয়ে থাকে বুঝতে পারছো সবাই আমি আশা করছি সবাই এটাকে ক্লিয়ার বুঝতে পারছো এই সমাবর্তন অনুষ্ঠানে গিয়ে তখন কায়দা আজম মোহাম্মদ আলী জিন্না আবার ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে কি উর্দু ছাত্ররা সাথে সাথে প্রতিবাদে নৌ নৌ করে প্রতিবাদ করলেন এবং বাঙালিরা এই কথায় বাঙালিরা অনেকটা ক্ষুব্ধ এবং তাদের মধ্যে একটা জাতীয়তাবোধের চেতনা উদ্বুদ্ধ কেননা যারা বাংলায় কথা বলে এখানে বাংলাদেশে বিভিন্ন জাতি উপজাতির লোকজন বসবাস করে তাই না মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারপর আরো উপজাতি যারা আছে ক্ষুদ্র নিরী গোষ্ঠী আছে সবাই বাংলায় কথা বলে এবং যখন এই প্রতিবাদের ঊর্ধ্বকে রাষ্ট্রভাষা করার চিন্তা ভাবনা করা হলো তখনই কি করলো সমস্ত মানুষ জাতীয়তাবাদের চেতনায় আবদ্ধ হয়ে একত্রিত হয়ে তারা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল এখন জাতীয়তাবাদ বলতে কি বুঝায় এখানে একটা প্রশ্ন থেকে যায় তাই না আচ্ছা জাতীয়তাবাদ বলতে বুঝাবে যখন কোনো বিষয়ে দেশের আপামর জনসাধারণ ধর্ম বর্ণ তারপর জাতি নির্বিশেষে একতাবদ্ধ হইয়া সেই দাবি আদায়ের জন্য একত্রিত হয় সেটাই হলো জাতীয়তাবাদ এবং এই জাতীয়তাবাদের চেতনায় উদ্বুদ্ধ হয়েই কিন্তু আমরা পরবর্তী সময় বা অন্যের ভাষা আন্দোলনের পরবর্তী যে সময়গুলা প্রতিবার আমরা একতাবদ্ধ হয়েছি এবং আমরা জয়লাভ করেছি ঠিক আছে তাহলে এখানে দেখা যাচ্ছে যে আমরা বাউন্নর ভাষা আন্দোলনের পরে আমরা কি করলাম উনিশশো চুয়ান্ন সালে যুক্তফ্রন্ট একটা নির্বাচন করলাম এবং যুক্তফ্রন্ট নির্বাচনও আমরা কিন্তু একইভাবে জয়লাভ করেছি ছেষট্টি সালের ছয় দফা আটান্ন সালের সামরিক আইন আগরতলা ষড়যন্ত্র মামলা উনসত্তর সালের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন প্রত্যেক জায়গায় আমরা একতাবদ্ধ হয়ে জাতীয়তাবোধে আবদ্ধ হয়ে এই আন্দোলনগুলো করেছি এবং সব জায়গায় জয়লাভ করেছি সর্বশেষ উনিশশো একাত্তর সালে আমরা স্বাধীনতা অর্জন করেছি এইভাবে আন্দোলন করা শুরু হয়ে গেল উনিশশো বাউন্ন সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকার পল্টন ময়দানে অনুষ্ঠিত জনসভায় পাকিস্তানের নতুন মুখ্যমন্ত্রী খাজা নাজিম উদ্দিন জিন্নার অনুকরণে একই ঘোষণা দিলেন এবং এর ফলে বিভিন্ন রকমের আন্দোলন ইত্যাদি শুরু হয়ে গেল এবং একুশে ফেব্রুয়ারি কর্মসূচি পালনে আওয়ামী মুসলিম লীগের নেতা কর্মীদের ডেকে পরামর্শ দেন ভাষা আন্দোলনের নেতৃত্ব প্রদান আন্দোলন শেখ মুজিবুর রহমান সহ বন্দির সঙ্গে নিয়ে মুজিবুর রহমান রাজবন্দি মুক্তি রাষ্ট্রভাষার দাবি আমার অনশন শুরু হলো এরা জেলখানায় বসে এই যে উনসত্তর জন অ্যারেস্ট হলো তাদের সাথে নিয়ে তারা কি করলেন জেলখানায় অনশন শুরু করলেন এবং একুশে ফেব্রুয়ারি আগের দিন অর্থাৎ বিশে ফেব্রুয়ারি সরকার একুশে ফেব্রুয়ারি থেকে একশো চুয়াল্লিশ দ্বারা একশো চুয়াল্লিশ দ্বারা একটা আইন এই আইনটি হলো সামরিক আইনের একটা আইন এখানে বলা হয়েছে যে নির্দিষ্ট দিনে এই ঘোষণায় যদি কোনো লোক আর অতিরিক্ত একত্রে হাঁটাচলা করতে পারবে না কোনো মিছিল সমাবেশ চলবে না সেখানে সরকার গুলিবর্ষণ করতে পারবে এই কালো আইন সেখানে জারি করে দিলেন তারপরেও ছাত্র সিদ্ধান্ত নিলেন যে আমরা একুশে ফেব্রুয়ারি কি করব একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করে আমরা মিছিল করব এবং তারা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় বটতলায় একত্রিত হলেন এখান থেকে উল্লেখযোগ্য যে ইডেন কলেজের মহিলা কামরুন্নাহার গার্লস কলেজ বাংলা বাজার গার্লস স্কুলের ছাত্রছাত্রী এখানে ছাত্রী একত্রিত হলেন এবং তারা সিদ্ধান্ত নিলেন যে দশজন দশজন করে প্রথমে তারা বেরিয়ে পড়বেন এবং এক পর্যায়ে তারা কি করলেন পুলিশ রশি দিয়ে প্রথম ব্যারিগেড দিলেন এই ব্যারিগেড ভেঙে কি করলেন এরা দল দল করে ছোট ছোট দল করে বেরিয়ে আসলেন এবং একুশ এই মানে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করলেন এবং এ সময় পুলিশ গুলি চালালে কিছু ছাত্র নিহত হন মেডিকেল কলেজের সামনে এরা নিহত হলেন নিহত হলেন লাঠিচার্জ করলেন তারপরে গুলি করলেন এবং তারা নিহত হলেন যারা আবুল বর্গ জব্বার রফিক সালাম সহ আরো অনেক শহীদ হলেন ঢাকায় ছাত্র হত্যার খবর সারা দেশে দ্রুত ছড়িয়ে গেল এবং সেখানে কি হলো সারা দেশে নিয়ে প্রতিবাদ সমাবেশ শুরু হয়ে এই শহীদদের স্মৃতি করার জন্য উনিশশো বাউন্ন সালে একুশে ফেব্রুয়ারি প্রতিবাদে তেইশে ফেব্রুয়ারি কি হলো মেডিকেল কলেজের সামনে একটা শহীদ মিনার তৈরি হলো তোমরা আমার এই আমি যে ছবিটা তোমাদের দিয়েছি তোমরা অনলাইনে ছবিটা দেখতে পাচ্ছ যে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে নির্মিত বাংলাদেশের প্রথম শহীদ মিনারটা ঠিক এইরকমেরই ছিল এটা এত প্লাস্টার করা ছিল না তখন কয়েকটা ইট দিয়ে কোনো রকম বাতনি দেওয়া ছিল ব্যাপারটা বুঝতে পারছো এবং তেইশে ফেব্রুয়ারি কি করলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সরি পুলিশ এটাকে ভেঙে ফেললো এবং তখন জেলখানায় বসে কবি মাহবুবুল আলম চৌধুরী স্মৃতির মিনার তারপরে তোমার রচনা করলেন মাহবুবুল আলম কাঁদতে আসেনি ফাঁসির দ্বীপে নিয়ে এসছি এবং কবি আলাউদ্দিন আল আজাদ স্মৃতির মিনার কবিতা রচনা করলেন এবং এই দাবির প্রতি তারা বিভিন্ন সময় একাত্মতা প্রশ্ন করলেন মুনির চৌধুরী রচনা করলেন কবর নাটক তারপর আহ আর একটা ছিল আব্দুল গফার চৌধুরী রচনা করলেন আমার একুশে ফেব্রুয়ারি আমি কি বলে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি এগুলা তোমার জেলখানায় বসে তারা তৈরি করেছেন আচ্ছা এরপরে যেটা আমরা আসতেছি আমরা বিভিন্ন শহীদ মিনার আধুনিক শহীদ মিনার যেটা আমরা পাশেই আমরা দেখতে পাচ্ছি যে এটা হলো আমাদের বর্তমান শহীদ মিনার আর প্রাক্তন শহীদ মিনারও পাশে আছে এটা এই যে একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা পরের যে ছবিটা দেখতেছো এটা কোথায় এটা জাতিসংঘে দেওয়া হয়েছে এবং জাতিসংঘে আমাদের এই আন্তর্জাতিক মাতৃভাষাকে তারা সরি আমাদের মাতৃভাষাকে তারা আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছেন এবং এখানে আমরা দেখব যে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস হিসেবে দেশব্যাপী প্রথম পালিত হলো এই কথাটা তোমরা মনে রাখবে কারণ কি এটা অবজেক্টিভ প্রশ্নে আসে যে কোন তারিখ থেকে প্রথম শহীদ দিবস পালিত হয় তাহলে উনিশশো তেপ্পান্ন সালের একুশে ফেব্রুয়ারি থেকে প্রথম শহীদ হিসাব হিসেবে পালিত হল খালি পাটে হেঁটে আমরা শহীদ সকালবেলা শহীদ মিনারে ফুল অর্পণ করি কি করি শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করি এবং সবাই তখন দলবদ্ধভাবে আমরা গান গাই আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি যেটা আব্দুল গাফার চৌধুরী রচনা করেছেন এবং পরবর্তী সময় কানাডা ভিত্তিক বহুভাষিক আন্তর্জাতিক মাতৃভাষা প্রেমিক গোষ্ঠীর সদস্য রফিকুল ইসলাম এবং আব্দুল সালামের উদ্যোগে আওয়ামী লীগ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় এবং কূটনৈতিক তৎপরতার ফলে উনিশশো নিরানব্বই সালের সতেরোই নভেম্বর জাতিসংঘের শিক্ষা বিজ্ঞান সাংস্কৃতিক বিষয়ক প্রতিষ্ঠান ইউনেস্কো এই একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয় এবং পৃথিবীর ছয় হাজারের বেশি ভাষা রয়েছে এসব ভাষার মানুষ একই সঙ্গে বাংলাদেশের শহীদ দিবসের গুরুত্ব উপলব্ধি করে এবং নিজেদের মন মর্ম ভাষার মর্ম নতুনভাবে বুঝতে শিখেছে এখানে কিছুটা উল্লেখযোগ্য আছে যে আমরা কিন্তু এই যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সারা বিশ্বের মানুষ আমাদের সাথে একুশ ফেব্রুয়ারিতে স্মরণ করে যার যার মাতৃভাষাকে শ্রদ্ধা যার যার মাতৃভাষাকে আরো সম্মান আরো উন্নত করার প্রত্যয় ঘোষণা করে তারা যেমন এগুলা বিখ্যাত কিছু ঘটনা আছে যেমন আমরা মে দেশ মে দিবস পালন করি এখন মে দিবসটা কি এটা কিন্তু সারা বিশ্বের মানুষ পালন করে এটাকে শ্রমিক দিবস কি কারণে হলো এটা কোথায় ঘটলো এরও একটা ইতিহাস আছে যেমন আমাদের হ্যাঁ, তোমার একুশে ফেব্রুয়ারি একটা ইতিহাস অনুরূপভাবে একটা ইতিহাস আছে আঠারোশো ছিয়াশি সালে আমেরিকার একটা শিকাগো শহরের হে মার্কেটে শ্রমিকরা আট ঘন্টার দাবিতে আন্দোলন করেছিল সেখানে পুলিশ গুলিবর্ষণ করেছিল এবং এই গুলিতে শ্রমিক নিহত হলো এই থেকে আন্তর্জাতিকভাবে শ্রমিক দিবস হিসাবে পহেলা মে পালিত হয় অনুরূপভাবে আমরাও উনিশশো বাউন্ন সালের একুশে ফেব্রুয়ারি রক্ত দিয়ে আমাদের ভাষা যেভাবে প্রতিষ্ঠিত করেছি ঠিক একইভাবেই আমরা কি করছি সেই আমাদের ভাষাও সারা বিশ্বের মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠিত লাভ করছে এখন এখান থেকে আমরা যে জিনিসটা শিক্ষা লাভ করতেছি সেখান থেকে আমরা যে জিনিসটা শিক্ষা লাভ করছি এক এক এক ভাষার থেকে অন্য ভাষার প্রতি শ্রদ্ধা জানাতে শিখছি নিজের ভাষা বেশ আরো উন্নত করার চেষ্টা করতেছি হ্যাঁ, এই সম এই এই পর্যন্ত আমাদের আজকে সমাপ্ত তোমাদের সবাইকে ধন্যবাদ আমি তোমাদের ছোট্ট একটা বাড়ির কাজ দেবো সেটা হলো ভাষা আন্দোলনের পটভূমি ব্যাখ্যা করো এটা তোমরা বাড়িতে করে নিয়ে এটা যেটা আমি প্রথমে আলোচনা করেছি এই বলে তোমাদের সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সবাই ভালো থাকো সুখে থাকো সুন্দর থাকো এই কামনায়